আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি এস এম মইনুল বসর মহান মে দিবস আজ বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আঠারোশো ছিয়াশি সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা আট ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হচ্ছে এবারের মে দিবসের প্রতিবাদ্য বিষয় শ্রমিক মালিক ঐক্য গড়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি দিবসটি উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা গতকাল শুরু হয়েছে প্রথম দিনে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে কক্সবাজার জেলার একত্রিশটি কেন্দ্রে চারশো একাশি জন পরীক্ষার্থী গতকাল প্রথম দিনে অনুপস্থিত ছিল বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা গতকাল সকালে সরকারি উচ্চ বিদ্যালয় বালিকা বিদ্যালয় মডেল হাই স্কুল সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান পরিদর্শনকালে তিনি বলেন জেলার সবকটি কেন্দ্রে অবাধ সুষ্ঠু সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া পরীক্ষার্থী ও অভিভাবকদের কোনো ধরনের গুজবে কান না দেয়ার আহ্বান জানান তিনি কক্সবাজার পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান গতকাল পৌর ভবন পরিদর্শনে গেলে মেয়র মুজিবুর রহমান তাকে স্বাগত জানান এ সময় জেলা প্রশাসক বলেন পৌরসভার নাগরিক সেবার মান অনেক উন্নত হয়েছে সাধারণ মানুষ খুব ভালো সেবা পাচ্ছে তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে সার্বিক সেবা কার্যক্রম ডিজিটালাইজেশন করার পরামর্শ দেন পরে জেলা প্রশাসক পৌর কর্মকর্তাদের বক্তব্য শুনেন এ সময় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সরোয়ার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া সহ পৌর কাউন্সিলর ও বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের আটচল্লিশতম মাসিক সাধারণ সভা গতকাল বিকেলে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিতে অনুষ্ঠিত হয়েছে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম প্রধান অতিথি ছিলেন সভায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য ইউপি চেয়ারম্যান ও সদস্যদের আহ্বান জানানো হয় পাশাপাশি চলতি মাসের একুশে মে পঁয়ষট্টি দিনের জন্য সাগরে মাছ শিকার নিষিদ্ধ থাকবে এ বিষয়ে জেলেদের সচেতন করার জন্য মাইকিং পোস্টার ও লিফলেট বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয় এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চকরিয়ায় অভিযান চালিয়ে একশো বাইশ একশো বাষট্টিটি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ তিনজনকে আটক করেছে র্যাব পনেরো গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে চিরিঙ্গা বাজারস্থ নিউ সুপারমার্কেটে এ অভিযান পরিচালনা করা হয় চোরাই মোবাইল ফোন মজুদ রেখে ক্রয় বিক্রয় করে আসছে এমন অভিযোগের ভিত্তিতে মার্কেটের দ্বিতীয় তলায় তিনটি মোবাইল শপ এবং মোবাইল সার্ভিসিংয়ের দোকান থেকে এসব চোরাই মোবাইল ফোন উদ্ধার করে র্যাব আটককৃত তিনজন দোকানগুলোর মালিক তাদের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছে বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল আটটা ষোলো মিনিটে চলবে দুপুর দুটা সতেরো মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে দুপুর দুটা সতেরো মিনিটে চলবে রাত আটটা আঠারো মিনিট পর্যন্ত